বাবু দেখছো এখানে কত ফাঁকা জায়গা ফাঁকা জায়গা আমাদের ভালো লাগে না চিপা কই আমাদের চিপাই নিয়ে চল ফাঁকা জায়গা আমাদের ভালো লাগে না চিপা কই আমাদের চিপাই নিয়ে চল আমি কম মানে ভালো মানে ভালো তো কি অবস্থা ভাই ব্রাদার কি অবস্থা সবার আজকে আমরা দেখব চোদ্দই ফেব্রুয়ারিতে যেসব কাণ্ড ঘটেছে বাবু দেখছো এখানে কত ফাঁকা জায়গা ফাঁকা জায়গা আমাদের ভালো লাগে না চিপা কই আমাদের চিপাই নিয়ে চল ফাঁকা জায়গা আমাদের ভালো লাগে না চিপা কই আমাদের চিপাই নিয়ে চল কি চোদ্দই ফেব্রুয়ারির দিনে বের হয়েছে চিপায় চাপায় চাপাচাপি করবে না তা কি করে হয় আর এই শালা তো দেখতেছি একসাথে দুইটা নিয়ে বের হয়েছে এখানে আসছি হ্যাঁ। ভাই ভিডিও করতেছি ও আমারে ভালোবাসে আপনারা ভালোবাসেন হ্যাঁ। কি দেখে ভালোবাসেন মন দেখে হ্যাঁ। কি ভালোবাসা কেন কোনো কথা মন দেখে হ্যাঁ ভালোবাসেন ভালো কথা জঙ্গলে কেন কিছু মেয়ে আছে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য চোদ্দই ফেব্রুয়ারির দিনে বের হয়েছে জঙ্গলে গিয়ে আবার বাস খেয়ে আসে সিরিয়াসলি আবার কিছু মেয়ে আছে টাকার বিনিময়ে চোদ্দই ফেব্রুয়ারির দিনে বাস খেয়ে আছে আচ্ছা উনি লিখেছে টাকাগুলো তোর ভুতার ভিতর রেখে দে और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी আচ্ছা ভূতা কি ভাই এটা আমি লাইফে ফার্স্ট শুনলাম ভূতা কি নতুন কোনো লকার ভূতা একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট যা তোমার দুই রানের চিপায় থাকে সমাজ রেও সমাজ রেও সমাজ রেও না আর যেটা সিন্ধুকে তোমার জামাইয়ের মেশিনটা রাখা হয় আর চোদ্দই ফেব্রুয়ারির দিনে অতিরিক্ত পা ঘষাঘষি করার ফলে আর কিছু কিছু ছেলেপেলেরা আছে চোদ্দই ফেব্রুয়ারির দিনে গার্লফ্রেন্ডের সাথে কি কি করেছে তা আবার ভিডিও করে রাখে কেন তারপর ওই ভিডিও দিয়ে গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেল করবে ভালো কথা বলেছে জ্ঞানের কথা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার তবে পাপ পাপের রিলেশন রিলেশনে বাস বাকিটা ইতিহাস ইতিহাস তো তাদের হয়ে থাকবে যারা চোদ্দই ফেব্রুয়ারি দিনে বাস খেয়ে আছে ছেলে হয়েও তোমার দশ বারোটা গার্লফ্রেন্ড নাই তুমি একটু সুন্দর না লাগবে না আমার দশ বারোটা গার্লফ্রেন্ড একটাই হয় না আর তো দশ বারোটা চোদ্দই ফেব্রুয়ারি দিনে পার্কে বসে চিপাই চাপাই বাদাম টিপবে না তা কি করে হয় আর চোদ্দই ফেব্রুয়ারির দিনে গার্লফ্রেন্ড না পাওয়ার কারণে দেখুন কি করে দামে কম মানে ভালো মানে ভালো মানে মারো মুজ